এখন এই দেখতে পাচ্ছ লাইনে অটোর লাইনে যাচ্ছি হচ্ছে শ্রীভূমি ভ্যাটিকান সিটিতে এটাই একটা ফাইনাল চান্স যদি কপাল থাকে তো ফাঁকা ফাঁকা দেখবো আবার আসবো তাহলে পুজোর সময় বা দেখা যায় প্রচণ্ড ভিড় মহালয়ার দিনই এত ভিড় জানে না পুজোর সময় কি হবে না ও মাই গড যা ভেবেছি তাই ও দেখো সামনে আইফেল টাওয়ার দেখো গাইজ মহালয়ার দিনই কি লাইন কি ভিড় এ ভগবান জানি না আগে গিয়ে কি অবস্থা হবে ওরে বাবা রে বাবা এই মহালয়ার দিনই অবস্থা বাকি তো পুজোর কোনো শুরুই হলো না কি হবে জানি না দেখা যাক আগে যাই কি হচ্ছে না হচ্ছে সব আপডেট দিচ্ছি বাট ব্লগটা দেখতে থাকো সবাই ওকে ভাই এই লাইন তো শেষই হচ্ছে না রে ওরে বাপ রে বাপ ফুটপাথের ওপরই এত লাইন এই যাওয়া আসা পুরো একসাথেই করে দিয়েছে রে বাবা কখন লাইন শেষ হবে না হবে এবারে দেখি কখন শেষ হবে এ বাবা এই দেখো ওরে বাপ রে বাপ লাইন দেখো সবাই লাইন দেখো দেখো দেখো দেখো দেখো দেখো ওরে বাপরে এ আজকে ঢুকতে পারবো কিনা সন্দেহ আজকে মহালয়ার দিন আর আজকে এই অবস্থা এ হরিবল কি হবে আজকে জানি না গাইস মহালয়ার দিন কিরকম লাইন দেখো বলার মতো না মহালয়ার দিন এসছি না অষ্টমীর দিন এসছি বলার মতো না লাইন এগোচ্ছে oh এইভাবে ধাক্কা ধুক্কি মারতে মারতে প্রায় দু ঘন্টার পর ফাইনালি এইবারে আসল জিনিস আসল জিনিস দেখতে দেখতে আমরা নিজেরাই চটকে যাচ্ছি ওরে বাপরে বাপ কি ভিড় মহালয়ার দিন না অষ্টমীর দিন এসছি বন্ধুরা যখনই ব্লগটা দেখবে উইকডেজের মধ্যে যাও উইকেন্ডে যেও না পুরো মানে চটকে যাবে বাবা কি ভিড় আর তেমনি তাড়াহুড়ো পাচ্ছে এত ভিড়ে এত তাড়াহুড়ে আমি কী করে ফটো বা কী করে ব্লগ আমি কী করে যে নিচ্ছি আমি জানি এই বাবা দাঁড়া প্রচুর মেরেই যাচ্ছে দেখাতে পারছি না বেশি কথা বলতে পারছি না এবারে আমি চুপ থাকলাম এবারে শুধু আমি দেখাবো চুপ হয়ে একটু বেশি বকি আমি জানি এরকম মাথা চলো হয়ে গেছে আস্তে আস্তে এগিয়ে চলুন অযথা কেউ দাঁড়িয়ে ছবি তুলবেন না আপনারা আস্তে আস্তে এগিয়ে চলুন পুলিশ প্রশাসনকে সাহায্য করুন আস্তে আস্তে এগিয়ে চলুন ফটোটা নিয়ে ফাইনালি নেওয়া হলো অনেক কষ্ট একটা কোনা পেয়েছি ভিড়ের মধ্যে কোনা পেয়েছি একবার ঘুরিয়ে রেখে দিই দেখো কত সুন্দর করেছে না এবারে এবারে বেরোচ্ছি তারপর সামনে লাইটগুলো কি সুন্দর করেছে লাইটিংগুলো ভাবতে পারিনি যে ভিডিও এরকম তুলতে পারবো বন্ধুরা কেমন লাগলো ভ্যাটিকান সিটি জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে ফাইনালি দেখে দিলাম ভ্যাটিকান সিটি আর আমাদেরকে রোমে যেতে হবে না এই বল হ্যাঁ অনেক ঘন্টা দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই দেখো এগুলো পুরো দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফাইনালি দেওয়া হলো মহালয়ার দিন এইভাবে ভিড় হয়েছে জাস্ট বলার মতো না দেখো আরো অনেক আরো অনেক কিছু দেখানো বাকি আছে কিন্তু এখন পুজো আসেনি পুজো আসুক তারপর দেখাবো এটাকে বন্ধুরা রাস্তায় খুঁজে পেয়েছি পুচকে পুচকে বাচ্চাগুলো দেখি শুনলো ওই দেখো ঝোপ করে ঝাঁপাচ্ছে উলে বাবালে তিন তিনটে ছিল খুব চটকেছি খুব চটকেছি দেখো দেখো মুখটা দেখো কথা শুনবেন না এই দেখো উলে বাবালে উলে উলে কত সুন্দর দেখো দেখো কত সুন্দর দেখো এই দেখো কত ছোট্ট দেখো সুইট উলে বাবালে ওরা উনি একটা বাড়ি নিয়ে যায় কিন্তু আমার বাড়িতে অলরেডি তিন তিনটে রয়েছে দুটো ব্রেয়াল একটা ডগি এরকম সুইট